আসসালামু আলাইকুম কি অবস্থা গজল শুনতে শুনতে আপনাদের প্রথম ক্লাসটা আর কি যে এটা যারা কোর্সটি কিনেছেন তাদের জন্য এটা প্রথম ক্লাস তো কোর্সটি রেকর্ড করার শুরু করলাম আর কি তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন কোর্সটা যখন রেকর্ড করছি এখন রাত অনেক বেজে গেছে রাত দুইটা ছেচল্লিশ বাজে আর কি তো যাই হোক সময়ের কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে যারা অলরেডি কোর্সটি নিয়ে নিয়েছেন তাদের জন্য আমি সরি বলে দিচ্ছি আগেই কোর্সটি আসতে আসতে প্রতিটা ভিডিও আসতে একটু দেরি হচ্ছে আপনারা কোর্সটি ফুল কমপ্লিট করার আগে অর্থাৎ রেকর্ডিং কমপ্লিট করার আগে আপনারা অনেকেই কোর্সটি নিয়ে নিয়েছেন তো যাই হোক আমরা বেশি কথা বলবো না না বলে আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাসে আমরা একটু আলোচনা করি আমরা এই কোর্সে কি কি শিখতে যাচ্ছি এবং আমরা কি কি উপায়ে আয় করতে পারবো তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো ও আমি আবার বিশেষ করে এসি ওর কিছু কাজ দেখছিলাম যাই হোক আমরা ওইটা বাদ দিই কেটে দিই এসিও e তো আমি বেশি এক্সপার্ট না সো আশা করছি যে এসিওটা e নিয়ে অনেক ভালো মতন এবার কাজ করার একটু ইচ্ছা আছে যেহেতু খুব শীঘ্রই আমি আবার ওয়েবসাইটের ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছি সো ওইটা নিয়ে অনেক অন্য একদিন কথা বলবো অন্য একটা ক্লাসে কথা বলবো সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস রয়েছে আর কি তো যাই হোক আচ্ছা এটা কিন্তু আমাদের মূল কোর্সে চলে এসেছে যার কারণে আমি এখানে আপনাদের সাথে এক কথাই ফান করে করে ক্লাসগুলো বানাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো কেউ বিরক্ত হবেন না এটাই আর কি তো আমরা প্রথমে আমাদের আমরা যে কাজটা শিখবো সেটার ভিতরে মূলত আমরা দুইটা কাজ খুব ভালো মতন শিখবো আমরা খুব মেলা কাজ শিখবো না যাতে করে যে আমরা লাস্টে কী নিয়ে কাজ করব এটা না ভাবতে পারি যে কোনটা নিয়ে কাজ শুরু করব এটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেকের ভিতর অনেক ঝামেলা হতে পারে তো আমরা দুইটা কাজ শিখবো এবং দুইটা কাজ খুব ভালো মতন শিখবো শেখার সাথে সাথে আমরা আর্নিংটাও দেখবো আমরা কীভাবে আর্নিং করতে পারি ওকে তো আমি আমার ফেসবুকে চলে আসছি যারা আমাদের ফেস ফেসবুকে অ্যাড নেয় তারা অবশ্যই ফেসবুকে অ্যাড হয়ে নেবেন এটাই আর কি তো এখন কথা বলবো যে আমরা কী কী কাজ শিখবো আমরা প্রথম শিখবো ফেসবুক থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি তো ফেসবুক থেকে ইনকাম করার অনেক অনেকগুলো ওয়ে রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো আর দ্বিতীয় আমরা শিখবো কীভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি ইউটিউবের অনেক অনেক ওয়ে রয়েছে যে এটার মাধ্যমে আপনি খুব ভালো মতন ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা যে কাজটা করব আপনাদের জন্য একটা গ্রুপ আমি খুলে ফেলবো যে গ্রুপটা আপনারা সবাই জয়েন হয়ে নেবেন এই ক্লাসটাতে তো অবশ্যই ভিডিও কেউ কখনো টেনে টেনে দেখবেন না একটা ভিডিও বাদ দিয়ে আরেকটা ভিডিও দেখবেন না যদিও দেখা যাচ্ছে যে কোর্সটা হয়তো পনেরো ঘন্টা মতন হবে তো এই পনেরো ঘন্টা একদিনের সমানও না যদি আপনি একটু কষ্ট করেন তাহলে কিন্তু যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে আপনি কোর্সটা ফুল দেখলেন এবং কাজ করলেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো মতন কাজগুলো কিন্তু শিখে ফেলতে পারবেন ওকে তো আমরা একটা গ্রুপ খুলে ফেলি আপনাদের জন্য যে গ্রুপটাতে আপনারা এই ক্লাস শেষে আপনারা এটাতে জয়েন হয়ে নেবেন আমি আশা করছি যারা জয়েন হতে পারবেন না তারা গ্রুপের লিঙ্ক আমার কাছে চাইলে আমি আপনাদেরকে দিয়ে দেব তো আমি একটা গ্রুপ খুলে ফেলি যে আমাদের ফেসবুক মার্কেটিং আমরা একটা গ্রুপ খুলে ফেলে দিই আমরা ফেসবুক অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এটা বলেই খুলে আমরা সরি একটু একটু লেট হচ্ছে আমার একটু সেট আপ অ্যাডভান্স এত ঝামেলা করছে কেন রাত্রিবেলা করে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স আচ্ছা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স এটা আপনার পাবলিক গ্রুপ না আমরা প্রাইভেট করে রাখলাম সো যারা জয়েন হবেন তারা আমাকে বলবেন আমি লিঙ্ক দেবো দিলে আপনারা এখানে জয়েন হয়ে দিতে পারবেন ওকে তো আমি এই লিঙ্কটা আপনাদের এই জায়গায় জয়েন হওয়ার পরে আপনারা প্রথমে আমাকে এস এম এস করবেন এস এম এস করলে অথবা এই গ্রুপটা আপনারা লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনারা এখানে সরাসরি অ্যাড হয়ে নেবেন অ্যাড হয়ে রিকোয়েস্ট করলে আমি আপনাদেরকে অ্যাড করে দেবো এখানে আমি কিছু কিছু জিনিস রেখে দেবো আপনার মেইলটা দিয়ে আপনাকে যে মেইলটা দিয়ে আপনি আমাদের কোর্সটা এনরোল করেছেন সেই মেইলটা দিয়ে আপনি এই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে তো আমি সেই সমস্ত কাজই করে রাখবো এবং গ্রুপটা দেখা যাক সুন্দর করে ফেলবো আশা করছি ওকে তারপরে আমরা যেটা করতে পারি আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এখানে আমাদের গ্রুপের লোগোটা দিয়ে দিই তো আপনারা কেউ বিরক্ত হয়েন না আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই মেন ক্লাসে ফিরে যাব তো অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এইটা মেবি এইটাই হবে সরি আমার ভয়েসটা হয়তো একটু অল্প শোনা ছিল ভয়েস অনেক ঝামেলা হচ্ছে আপনাদের শুনতে হয়তো ওকে এবার আশা করছি আর ঝামেলা হবে না তো যাই হোক এটা অনেক বড় ছোট হয়ে যাচ্ছে আমরা এখন মাপ ঠিক করছি না আমরা এটা থাক এইভাবে থাক আমি পরে ঠিক করে নেবো ইনশাল্লাহ তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আর কি গ্রুপটাই করলাম এই ব্যানারটাই আমি দিয়ে রাখবো আর যাদের লিঙ্ক দরকার হবে তারা আমার আইডির নাম তো জানেন অবশ্যই সেখানে এসে আমাকে এস এম এস করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আচ্ছা যাই হোক আমরা এখন কথা হলো যে আমরা কী কী নিয়ে কাজ করব এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো প্রথম কথা আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনি যখন এই কোর্সটা করছেন তখন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু দুই দিনের ভিতরে হুট করে ইনকাম করতে পারবো না কারণ যখনই আপনি খুব সহজে একটা জিনিস ইনকাম করতে পারবেন বা একটা সহজে খুব দ্রুত আপনার কাছে ইনকাম আসছে সেই জিনিসটা কিন্তু আপনার কাছে বেশি দিন থাকবে না হ্যাঁ আর ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু যে আপনার আমরা যতটা সহজ ভাবি এতটা সহজ না কারণ এটা কিন্তু খুবই পরিবর্তনশীল আজকে আপনি যা শিখছেন কালকে এটার পরিবর্তন হয়ে যাবে সো আপনাকে প্রতিনিয়ত এটার সাথে আপডেট থাকতে হবে আপনাকে ইউটিউব করতে হবে গুগল করতে হবে আমি একটা জিনিস আজকে আপনাকে দেখালাম দুই মাস পর দেখা যাচ্ছে যে আপনার এটা ফুললি আপডেট হয়ে যাচ্ছে আপনি ফেসবুকের আজ থেকে আগের বছরে যে ইন্টারফেসটা ফেসবুকের ছিল আপনি যদি এই ইন্টারফেসটা এখন দেখেন এটা কিন্তু এখন নাই সো অবশ্যই আপনি যখন ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শিখছেন তখন আপনাকে এইটা নিয়ে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করতে হবে তারপর আপনার গুগলে ঘাটতে হবে যে কোনো জিনিস আপনি মানুষের কাছে না শুনে আপনি ওয়েবসাইটে গুগলে যে সার্চ করেন আপনি পেয়ে যাবেন ইউটিউবে যে সার্চ করেন আপনি পেয়ে যাবেন এর জন্য কিন্তু আপনাকে মানুষের কাছে আসতে হবে না দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে আমি এই কথাগুলো কেন বলছি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার একটা জিনিস আমরা ফেসবুক পেজের একটা কাজ আমরা দেখলাম হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে যে আপনার চেঞ্জ হয়ে গেল অর্থাৎ একটা যে কোনো একটা সেটিংসে চেঞ্জ আসলো অথবা যে কোনো ভিতরে অনেক কিছু চেঞ্জ হওয়ার আছে তো আপনি দেখা যাচ্ছে যে তখন আর কিছু বুঝতে পারছেন না তখন আপনি কি করবেন অনেক হতাশার ভিতরে পড়ে যাচ্ছেন তো সেইটার জন্য আমি বলছি যে আপনি এটার জন্য গুগল করবেন অল টাইম গুগল করা ট্রাই করবেন গুগল করার পরে যদি আপনি সেখানে থেকে যদি কোনো রেজাল্ট না পান তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে শুনবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে প্রবলেমটা সলভ করার ট্রাই করবো অথবা আমাদের ওই গ্রুপে আপনি সরাসরি পোস্ট করে দেবেন আচ্ছা যাই হোক তাহলে এই কথাটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় হলো যে অনেকে আছে কাজ শিখতে শিখতে আপনাদের মনে হবে যে ইনকাম হচ্ছে না ডিমোটিভেট হয়ে যাবেন তো এইটা হওয়া যাবে না আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে কারণ এই লাইনে আসার পরে প্রথমে দেখা যাচ্ছে যে আপনাকে অনেকে বলবে যে এই কাজ হচ্ছে না তোমার দ্বারা এটা হবে না বা আপনারও দেখা যাচ্ছে যে এক মাস হয়ে যাচ্ছে ইনকাম নাই তো আপনিও এরকম ডিমোটিভেট হতে পারেন যে আমার ইনকাম হচ্ছে না কেন হচ্ছে না আমি কেন ইনকাম করতে পারছি না তো এটা করা যাবে না যদি আপনি দেখেন প্রথম দুই মাসে আপনার ইনকাম হয়নি আপনি আরও ট্রাই করেন অন্যভাবে ট্রাই করেন কেন আপনার কাজেই হচ্ছে না তার মানে আপনার কাজে এক্সপিরিয়েন্সটা ভালো নাই তো আপনি দেখতে থাকেন ইউটিউব করতে থাকেন গুগল করতে থাকেন আমি যে জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি সেই জিনিসগুলো আবার আপনি দেখেন আবার ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ কিন্তু এক মাসে হচ্ছে না দুই মাসে হচ্ছে না তিন মাসে হচ্ছে না আমি তো বললাম পাঁচ মাসেও আপনার হচ্ছেন না ছয় মাস ছয় মাস পরেও যদি আপনার না হয় তাহলে আট মাসে যে তো হবে ইনশাল্লাহ একদিন একদিন হবেই যদি আমি আমার গল্পটা বলি বলি আমি আমার গল্পটা বলবো না সো আমার কিন্তু যে প্রায় আট মাস আমি একটা রাতও কিন্তু আমার যে শরীর খারাপ না হয়েছে তাহলে আমি বিছানায় ঘুমাইনি এমনকি ঈদের দিন রাত্রের বেলাও আমি এটার সাথে কাজ করতে থেকেছি এবং কি ঈদের দিন দুপুরবেলাও দেখা যাচ্ছে যে আমি সবাই ঈদের দিন দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছি আমি বসে বসে নোট করেছি আমাকে কোন কাজটা করতে হবে এমনকি আমি এই বছর যে কোর্সটা রেকর্ড করছি অর্থাৎ রমজান মাস আগের রমজানেও আমি কিন্তু যে এই অনেক কিছুই জানতাম না এই বিষয়ে এবং আমি আগের রমজানে ওইডের নামাজের পর আমি একটুখানি দেখা যাচ্ছে যে আপনার ঘোরাফেরা করেছি জোহরের নামাজের পর আমি আবার কম্পিউটারের সামনে বসে গেছি টেবিলের সামনে বসে গেছি বসে যাওয়ার পর আমি নোট করতে থেকেছি যে আমার কোন জায়গাটায় সমস্যা আছে আমি কোন কাজটা করতে হবে এমনকি আমি ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস দিতাম আমি আর কি মানে তখন আসলে ওই জিনিসটা ভিতরে কাজ করতো যে ভালো লাগতো কেউ হয়তো যদি আরেকটু কাজের প্রতি উৎসাহ দিত তো এইটা ছিল একটা জিনিস আমি কুরবানি দিতেও সেম কাজটা করেছি যে আপনার দুপুরবেলা বসে আমি নোট করতেছি আমার কি কাজ করা উচিত আজকে দিনটা যেভাবে পার হয়ে গেলো তো সময় পার হয়ে যাচ্ছে আমি কি করব এবার দেখা যাচ্ছে আমি সারাদিন ঘোরার পরে সন্ধ্যার সময় কিন্তু এদের দিন রাত্রিবেলা অনেকে টায়ার্ড থাকে তো ক্লান্ত হয়ে যায় অনেক আমি সেম ওরকম হয়ে যেতাম বাট আমার তারপরেও মনে হতো যে না আমাকে আজকে কাজ করতে হবে কারণ আমাকে কিছু একটা করতে হবে আজকে আজকে চলে যাচ্ছে আজকে মনে করছি কালকে আমাকে সবাই বলবে যে এটা আমি পারবো না কারণ আমার এই কথাটা আমি অনেক শুনেছি যে আমি পারবো না আমার দ্বারা হবে না অনেকে অনেক কথা বলেছে তো এখন তারা আল্লাহ রহমত তারা এস এম এস করে না ভয়তে হোক আর যে কারণে হোক কেউ আমার সামনে আসে ওইভাবে কথা বলে না অনেকে বলে যে আশিকের হয়তো একটু বেশি কি বলে ভাব বেড়ে গেছে হ্যাঁ ভাই ভাব তো বাড়তেই পারে কারণ এরকম একটা জায়গায় আসতে আমার অনেকটা সময় লেগে গেছে তো আমি কখন নিজের ভিতরে অহংকার করি না অবশ্যই অহংকার করা যাবে না আর মেন কাজ পর একটা মূল একটা জিনিস আছে একটা সূত্র আছে বা একটা মন্ত্র আছে আমি যেটা ভাবি তো আমি যখনই খুবই মানে প্রেশারে থাকতাম বা ডিপ্রেশনে চলে যেতাম তখন আমি প্রথম যে কাজটা করতাম নামাজ পড়তাম নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমাকে এমন একটা কিছু করো যাতে করে আমি ভালো একটা কিছু করতে পারি করে আমার একটা ভালো একটা জায়গায় নিয়ে যাও দ্বিতীয় আমি মোটিভেশন স্পিচগুলো শুনতাম বিশেষ করে সুলাইমান সুখুনের আপনার আরমান সাদিক ভাইয়ের তো অনেক বাংলাদেশি যেগুলো আছে ওনাদের স্পিচগুলো শুনলে আমার অনেক ভালো লাগতো তো তখন আমি আবার কাজ করতে ই করতাম তারপরে আমার নামও জানেন যে আপনারা Ashik Ashik zero point two একটা চ্যানেল আছে তো আপনারা ওই চ্যানেলটাকে ফলো করতে পারেন ওখানে অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পেস দেয় আমি এই কথাগুলো কেন বলছি কারণ দেখা যাচ্ছে আমি যখন আপনাকে কাজ শেখানো শুরু করব তখন আপনারা অনেকে ডিমোটিভেট হয়ে যাবেন অনেকে কাজ করতে করতে দেখা যাচ্ছে কাজ পাচ্ছেন না তো তারা দেখা যাচ্ছে যে আপনারা কাজ ছেড়ে দিচ্ছেন চলে যাচ্ছেন যদি এই ভিডিওটা একটু লং হচ্ছে তো অবশ্যই কথাগুলো আপনাকে শুনতে হবে কারণ এটা হলো আপনার এই কাজ থেকে সাকসেস পাওয়ার মানে আপনাকে ভালো কিছু করার মূল একটা ভিডিও হলো এইটা এই ভিডিওটা যদি আপনি ভালো মতো না দেখেন তাহলে আপনি সামনের ভিডিওগুলো কিভাবে দেখবেন আমার জানা নাই এবং সামনের ভিডিওগুলো যদি আপনি এই ভিডিওটা ভালো মতো না দেখেন তাহলে সামনের ভিডিওগুলো আপনি ভালো মতন দেখতে পারবেন না তো এতে করে আপনার দেখা যাচ্ছে যে সাকসেস হওয়াটা এইটার পার্সেন্টেজটা অনেক কমে আসবে ওকে তো আমি যে কথাগুলো বলছি হয়তো বক বক করছি বেশি তারপরেও আপনাকে এগুলো শুনলে আপনার অনেক কাজে দেবে সামনে তো আপনি যে কোনো একটা কাজ যখনই শুরু করবেন তখন আপনি যেটা করতে পারেন সেটা হলো যে যে কোনো একটা নোটপ্যাড নেবেন নোটপ্যাড নিয়ে আপনি সেইটা লিস্ট করে রাখবেন দেখেন আমি যে কাজগুলো করি আমার কিন্তু সমস্তগুলো নোট থাকে এখানে সো অনেক কিছু নোট আমার আছে আপনাদের জন্য হয়তো পিসিটা ই করেছে একটু ডিলেটেড করেছে আমার আসলে পিসি কখনো সাজিয়ে রাখা হয় না কারণ আমার কাজ করতে করতে এত ফাইল দরকার হয় এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখছেন খালি ফাইল আর ফাইল তো আমার ফাইলগুলো অনেক দরকার হয় যার কারণে আমি করতে পারি না সাথে আপনার অনেক কিছু কাজ করতে হয় এখানে আছে তো আপনাদের সামনে সামনের ক্লাসে আস্তে আস্তে বিস্তারিত আমরা দেখব ওকে তো আমি অনেক বক বক করলাম তো এই ভিডিওটা কয় মিনিট হয়েছে আমরা জাস্ট একটু দেখে নিই যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আমি এখানে শেষ করব ওকে তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু তেরো মিনিট হয়ে গেছে আমরা দ্বিতীয় ক্লাসে যে আমরা মার্কেটিং সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ ফেসবুক সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি সেখানে কাজ দেখব এবং কাজের সিরিয়ালগুলো আমরা ওখানে করে ফেলব তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা এই ভিডিওটার সম্পর্কে আপনাদের যদি এমনি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্স আছে আপনারা সেখানে কমেন্ট করতে পারেন আমাদের গ্রুপে এসে ই করতে পারেন তো আমি আশা করছি যে এইটা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নাই এই ভিডিওতে আমি আসলে কোনো কাজও আপনাদেরকে দেখিয়ে নিই তো আমি সামনের ক্লাসে আপনাদেরকে ফেসবুক মার্কেটিং নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে এতক্ষণ আমি আশিক শেখ আপনাদের সাথে ছিলাম তো নেক্সট ক্লাসেও ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ